আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান এক্স বেডে ফুটবল ক্রিকেট তাছাড়াও নানান রকম গেমে সরাসরি বেড প্রেডিকশন করে খুব সহজে উপার্জন করতে পারবেন ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশান কীভাবে ডাউনলোড করবেন এবং ওয়ান এক্স বেডে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সেই অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড করবেন কিভাবে তাছাড়াও ওয়ান এক্স বেড থেকে বোনাস নেবেন কীভাবে এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো সো ভিডিওটি একটু লং হতে পারে তারপরও ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করলাম ওয়ান এক্স বেড অ্যাপ্লিকেশান ডাউনলোডের জন্য আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে এসে one x bet app download লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইট দেখতে পাবেন সেই ওয়েবসাইটে ক্লিক করবেন এখানে ডাউনলোড ওয়ান এক্সবেট এই অপশানটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল দেওয়ার পর চলে যাবেন ওয়ান এক্সবেট অ্যাপ্লিকেশানে আমার যেহেতু অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি আমার ওয়ান এক্সবেট অ্যাপ্লিকেশানে চলে আসলাম এখানে আসার পর আপনি যেহেতু একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সো অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই আপনি এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তো চলুন দেখাই কীভাবে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন এবং কোন কোড ব্যবহার করে ওয়ান এক্সবেট অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করবেন আপনি একটি অ্যাকাউন্ট ঠিক আছে তো এই কোডের মাধ্যমে অবশ্যই আপনারা একটি বিগ বোনাস পাবেন তো চলুন কীভাবে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তারপর এখানে সবার প্রথম যে অপশান ইন ওয়ান ক্লিক এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে লোড দিতে পারেন তার মধ্যে আমার ডাটা যার জন্য একটু বেশি লোড নিচ্ছে তো এখানে নেক্সট যে পেজ এখানে আপনি কান্ট্রিতে বাংলাদেশে রেখে দিবেন দুই নম্বর অপশন কারেন্সি কারেন্সিতে আপনি বিডিটি অ্যামাউন্ট যদি রেখে দেন সেক্ষেত্রে আপনি বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে ডিপোজিট উইড্রো করতে পারবেন অলওয়েজ ঠিক আছে আর আপনি যদি এখানে ইউএসডি করতে চান সেক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করে এখানে ইউএসডি উপর ক্লিক করবেন ইউএসডি সিলেক্ট হয়ে যাবে তো আমি এখানে বিডিটি রেখে দিব সরি ইউএসডি সিলেক্ট হয়ে থাকলো আচ্ছা বিডিটিতে ক্লিক করলাম বিডিটি সিলেক্ট হয়ে গেল তিন নম্বর অপশন সিলেক্ট বোনাস এখানে স্পোর্ট স্পোর্টই থাকবে এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না তারপর চার নম্বর অপশন প্রোমো কোড এখানে আপনারা একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস নেওয়ার জন্য অবশ্যই এই প্রোমো কোডটি ব্যবহার করবেন প্রোমো কোড বড় হাতে লিখবেন F C nine eight eight অবশ্যই এই প্রোমো কোডটি এখানে ব্যবহার করবেন তারপর নিচে যে সিরিয়ালের তিনটা ঘর দেখতে পাচ্ছেন এই তিনটা ঘরে ক্লিক করে দিবেন তারপর নিচের এই টিকমার বাটন দেখতে পাচ্ছেন এই টিকমার বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তো চলুন টিকমার বাটনে ক্লিক করে দেখি কতক্ষণ সময় নেয় অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হইতে দেখুন এটা কিন্তু অটোমেটিকভাবে খুব দ্রুত অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে সো আপনাকে এখন এখানে দিয়ে দিচ্ছে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড ঠিক আছে তো আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড এই কপি অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কপি করে নেবেন এবং একটা স্ক্রিনশটও দিয়ে রাখবেন আপনার সিকিউরিটির জন্য ঠিক আছে অনেক সময় কপি হয় না এই জন্য বললাম অবশ্যই একটা স্ক্রিনশটও দিয়ে দিয়ে রাখতে পারেন তারপর নিচে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্টে অটোমেটিকভাবে লগ হয়ে যাবে এখানে জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন তো দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেছে ঠিক আছে তো আমি এতক্ষণ আপনাদের দেখালাম কোন প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তবে আপনারা কিন্তু এখানে ডিপোজিট করার আগে বেট করার আগে অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন ঠিক আছে তো ভেরিফাইড করতে খুবই কম সময় লাগবে তো ভেরিফাইডের জন্য চলে আসবেন মেনু অপশানে তো নিচের এই মেনু অপশানে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন সেটিংস অপশান এই সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটু নিচে দেখতে পাবেন সিকিউরিটি সেটিংস নামে এই অপশানটি তো এই অপশানটিতে আপনি ক্লিক করে দিবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন যেগুলো আপনাকে ভেরিফাইড করতে বলতেছে তো আপনি এখান থেকে জাস্ট দুইটা অপশন ভেরিফাইড করবেন আপনার অ্যাকাউন্টটি বোনাস নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে তো সেই দুইটা অপশন হচ্ছে ফোন নাম্বার এবং পার্সোনাল প্রোফাইল ঠিক আছে তো এই দুটো অপশন ভেরিফাইড করার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাকাউন্টে যখনই ডিপোজিট করবেন সঙ্গে সঙ্গে বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো ফোন নাম্বার প্রথমে ভেরিফাইড করবেন ফোন নাম্বারে ক্লিক করে এখানে আপনি আপনার একটি সচল নাম্বার দিয়ে দিবেন তারপর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে দিয়ে অ্যাক্টিভ করে দিবেন ঠিক আছে তো আমার দুইটি সিমে দুইটি অ্যাকাউন্ট থাকার জন্য আমি কিন্তু নাম্বার ভেরিফাই করে দেখালাম না আপনারা খুব সহজে এখান থেকে কিন্তু নাম্বারটি ভেরিফাইড করতে পারবেন আশা করি এই বিষয়টা এই বিষয়টা কমপ্লিট করতে পারবেন এটা ছোট্ট একটা বিষয় নাম্বারটি অবশ্যই ভেরিফাইড করে নেবেন তারপর চলে আসবেন পার্সোনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইল অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফার্স্ট নেমে হবে যে অপশানটা যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আইডি কার্ড দিয়ে এই পেজটি ভেরিফাইড করতে হবে ঠিক আছে আপনাদের যদি আইডি কার্ড না থাকে সমস্যা নেই আপনারা আপনাদের বাবা মা অথবা যে কোনো আইডি কার্ড ব্যবহার করতে পারেন আর হ্যাঁ একটি আইডি কার্ড ব্যবহার করে কিন্তু যতগুলো অ্যাকাউন্ট ইচ্ছা আপনি ভেরিফাইড করতে পারেন সমস্যা নেই তো আইডি কার্ড অনুযায়ী এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন ফার্স্ট নেমে আপনি আপনার নাম এবং নামের আগের অংশটি দিয়ে দিবেন সাপোজ আমি এখানে দিয়ে দেখালাম আমার নাম তো ফার্স্ট নেমে আমি আমার নাম এবং নামের আগের অংশ দিয়ে দিলাম তারপর শিওর নেমে এসে আপনি আপনার নামের শেষ অংশটি দিয়ে দিবেন তারপর মিডিল নেম এই অপশনটি ফাঁকা রাখবেন ডেট অফ বাতে ক্লিক করবেন ডেট অফ বাতে ক্লিক করার পর এখানে আপনি আপনার জন্মসাল দিয়ে ওকে করে দিবেন তারপর প্লেস অফ বার্থ এখানে আপনার জেলার নাম লিখবেন আমি আমার জেলার নাম লিখতেছি আপনারা আপনাদের জেলার নাম দিবেন তারপর রিজন অপশানে ক্লিক করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর সিটি অপশানটিতে ক্লিক করবেন এখানে আপনারা ঢাকা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আবারও আপনারা আপনাদের জেলার নাম লিখবেন আমি আমার জেলার নাম দিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের জেলার নাম লিখবেন ঠিক আছে আর আইডি কার্ড অনুযায়ী এই ডকুমেন্টটি অবশ্যই পূরণ করবেন আইডি কার্ড অনুযায়ী ঠিক আছে তারপর ডকুমেন্ট টাইপ এখানে ক্লিক করবেন ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড অথবা আইডি ডকুমেন্টও সিলেক্ট করতে পারেন তো আমি এখানে আইডি ডকুমেন্টটি সিলেক্ট করলাম তারপর সিরিজ অপশন এখানে ওয়ান লিখবেন ডকুমেন্ট নাম্বার এখানে আপনারা আপনাদের আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন অবশ্যই ঠিক মতো আপনাদের আইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর ডেট অফ ইস্যু এখানে ক্লিক করে আপনাদের আইডি কার্ডের যে উল্টোপাশে দেখবেন যে প্রধানের তারিখ নামে একটি ডেট দেওয়া আছে কবে আপনি আইডি কার্ডটি উত্তোলন করেছেন ওই ডেট দেওয়া আছে ওই ডেটটি এখানে দিয়ে ওকে করে দিবেন ঠিক আছে তারপর ইস্যু বাই এখানে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে আমি লিখতেছি সেম টু সেম এভাবে লিখবেন শর্টলি লিখে জাস্ট আপনি আপনার আইডি কার্ডের সঙ্গে মিলাই দেখবেন সব কিছু ঠিক আছে কিনা যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে টিকমার বাটনে ক্লিক করবেন আপনার এই অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে তো চলুন টিকমার বাটনে ক্লিক করে দেখি কতক্ষণ সময় নেয় এইটা ভেরিফাইড হইতে দেখুন এটা কিন্তু অটো মোটামুটি চার পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেল ঠিক আছে তো এখানে ওকে অপশানে ক্লিক করবেন বের করে দিবে তারপর তারপর দেখা যাক এটা ভেরিফাইড সাকসেসফুল হয়েছে কিনা হ্যাঁ দেখুন আমার পার্সোনাল প্রোফাইল অপশনটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন ভিউয়ার্স কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই আপনারা পার্সোনাল প্রোফাইল যেভাবে ভেরিফাইড করে দেখালাম ফোন নাম্বার যেভাবে করতে বললাম সেভাবেই সম্পূর্ণ বিষয়টা আপনারা ভেরিফাইড করে নেবেন তারপর ডিপোজিট করবেন সঙ্গে সঙ্গে আপনারা ডিপোজিট বোনাস পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারলেন তো আজকের জন্য এতটুকুই নেক্সট আবারও ভালো ভালো আপনার বোনাস রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমি চলে আসবো তাছাড়াও আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আপলোড করা হবে আর অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন তো আজকের